যে উদাহরণগুলো আমরা পেশ করেছিলাম হাত ঘড়ি পড়া কি বিদাত না কেন এটা নেকির উদ্দেশ্যে আমি পড়ি নাই আমি বলি নাই যে আমার হাতে এই ঘড়িটা আছে আজকে জুম্মান নামাজ পড়তে আসলাম তাই তিনটে কবুল হজের সময় নাকি আমি বেশি পাবো এমন কোনো আমার উদ্দেশ্য আছে না আমরা কি এই কথা কেউ নিয়াত করি যে পাকা মসজিদে নামাজ পড়লে একবার জুমা যদি পড়তে পারি তাহলে সাতখানা কবুল হজের সমান নেকি বেশি হয় আর কাঁচা মসজিদে পড়লে আমাদের নেকিটা একটু কমে যায় কে এমন নিয়াতে কি মসজিদে নামাজ পড়ে কথা বলেন কেউ কি বলে যদি এক অপরে যদি ফ্যান থাকে তাহলে যদি সালাত আদায় করি দুই রাখা সাতাশ গুণ বেশি নেকি পাবো আর এসি ঘরে পড়লে পঞ্চাশ গুণ বেশি পাবো তার মানে বোঝা গেল এগুলো আমলের সঙ্গে খাস নয় আমলের সঙ্গে পরিবর্তন হচ্ছে না নেকির কম বেশি হচ্ছে না অতএব এগুলো বিদাত শরীয়তের পরিভাষায় নয় কারণ বিদাতের জন্য শর্ত ওটাই যেটা নেকি থাকতে হবে নেকি কম বেশি করা হবে এখন আপনাকে বলি ভাই যান আপনি যে মিলাদ করছেন আপনি কিয়াম করছেন সবাতের হালো রুটি খাচ্ছেন আপনি বাপের লাশ যখন যাচ্ছে চল্লিশ কদম ঘুরছেন আপনি যখন চলে যাচ্ছেন বাথরুমে তখন ঢিলা টুক নিয়ে চল্লিশ বার লাফালাফি করছেন ভাই এগুলো কেন করা হয় কথা বলেন নেকি পাওয়ার জন্য কি নয় জি এইগুলো ভাইজান বিদাত তবে আমারগুলো নয় কেন এগুলোর সঙ্গে আমার নির্দিষ্ট করি নাই যে আমলের কম বেশি হচ্ছে অথবা এগুলো বিদাত নয় আল্লাহ সুবান তাহলে এই কথাটুক বিদাতের সঙ্গটা বোঝার তৌফিক দান করো সকলে করি আল্লাহ আমিন আসেন আমরা দেখার চেষ্টা করি বিদাতে হাসানা এই জিনিসের উপরে ইমামে আরবা রাইমাহুল্লাহ তালা স্যার ইমাম তাদের ফত আঁকি ইমাম আবু হানিফা রাইমাহুল্লাহ আমাদের সমাজে যারা হানাফি মাঝাব অনুসরণ করে তাদের ইমামের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্ম আশি হিজড়ি মৃত্যু একশো পঞ্চাশ হিজড়ি কুফাতে জন্ম কুফাতে মৃত্যু আল মাবসুদ খ্রিস্টান একশো আটান্ন দ্বিতীয় খণ্ডে ইমাম আবু হানিফার মত হচ্ছে শরীয়তের মধ্যে বিদাতে হাসানা বলে কিছুই নেই ইমাম মালিক প্রথম ইমাম আবু প্রথম ব্যক্তি উনি বলেছেন বিদাতে হাসানা বলে কিছুই নেই ইমাম মালিকের মত বিদাতে হাসানা বলে কিছু নেই ইমাম আহমেদের মত বিদাতে হাসানা বলে কিছু নেই এই বিদাতে হাসানা সাইয়া এই উম্মতের মধ্যে প্রথম এই দাবি করেছিল শাহি একশো পঞ্চাশে জন্ম দুশো মৃত্যু যে তথ্য দিলাম আপনি বের করে দেখবেন তদন্ত করে যে ইমাম মালিক মধ্যে সবাই বলেছে প্রত্যেক বিদাত হচ্ছে গমরাই বিদাতের মধ্যে কোনো ভাগ নেই ইমাম সাফেই প্রথম ব্যক্তি যে বিদাতকে দুই ভাগে ভাগ করেছে তা আমাদের সমাজের মানুষেরা কি হানাফি না সাফেই তো হানাফি মাজাবকে এখানে তালাক দেওয়া হয়েছে মানে আমি একটু কঠোর করে বলি এই মাসালাতে হানাফি মাজাবকে পরিত্যাগ করেছে আর সাফি মাজের মাসালা ঢুকে নিয়েছে কারণ শাহি মাজাবে প্রথম বলায় বিদাতে হাসানা সাইয়া ভাগ করা হয় ইমাম আহমদবার নিকটে কুল্লু বিদাতিন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি বিদাতকে ভাগ করা যায় না এর জ্বলন্ত যে দৃষ্টান্ত দেখতে হয় মুজাদ্দেদ আলফেসানি রহিমহল্লার বিখ্যাত গ্রন্থ আছে মাকতুবাত শরীফ দেখবেন ওয়াজ মাহফিলে তাদের চলে যাবেন মাকতুবাত শরীফের পালা দেওয়া আছে মাকতুবাত শরীফ খুলবেন একশো চুরাশি নম্বর মাক্তুয়াত খুলবেন একশো ছিয়াশি নম্বর মাক্তুয়াত খুলবেন একশো পঞ্চান্ন নম্বর মাক্তুয়াত খুলবেন একশো চুরাশি একশো ছিয়াশি একশো পঞ্চান্ন তিন জায়গাতে উল্লেখ করে দিয়েছে ইমামে আজম আবু হানিফার নিকটে বিদাতে হাসানা বিদাতে সাইয়া ভাগ করা এটা নাজায়েজ এটা হারাম কেননা কুল্লু বিদাতিন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি আমি বুঝি না যে এই মাসালাতে এসে তারা হানাফি মাসাবকে ত্যাগ কেন করলেন এই মাসালে কি ইমাম আবুল চাইতে তারা বড় মুস্তাইদ হয়ে গেলেন আল্লাহ তালাকে বোঝা তৌফিক দান করে সকল বলি আল্লাহ আমি এবার আসেন বিদাতের প্রাথমিক বিষয়গুলো জ্ঞান অর্জন করার পরে মূল অংশ আমরা চলে যাই যে শরীয়তে বিদাতে হাসানা তৈরি করতে কি আমার আপনার এখতিয়ার আছে না নাই আমরা এক কথায় বলবো নাই না আমরা বিদাতে হাসানা তৈরি করতে পারি না এটা তো দাবি দলিল কি আমি ছয়টা পয়েন্ট আলোচনা করব যারা আলেম ওলামারা আছেন এই পয়েন্ট থেকে আরো অজস্র পয়েন্ট আপনারা তুলতে পারবেন জাস্ট একটা করে করোনার আয়াত একটা করে হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব পয়েন্টগুলোকে ফোকাস করার চেষ্টা করব শরীয়তে বিদাতে হাসানা তৈরি করার কোনো একতারা আমাকে আপনাকে দেয় নাই প্রথম এক দিন তৈরি করতে কে পারে শরীয়ত রচনা করতে কে পারে আল্লাহ সুবাহতালা আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে শরীয়ত রচনার ক্ষেত্রে আল্লাহ কারো কোনো শরিক নেয়নি লা শরিক আল্লাহ যেমন কোনো কিছুতে ইবাদতে শিরিক করেনি শরিক নেয় নাই দিন তৈরি করার ক্ষেত্রেও আল্লাহ শরিক নেয় নাই দলিল সুরা সুরা সুরা নম্বর একচল্লিশ এক নম্বর একুশ আল্লাহ বলছেন আল্লাহ কাউ সারাউল আহমিনার দিন মা লামিয়াদম বিহিল্লা তাদের মধ্যে কি এমন কোনো উপাস্য আছে যারা নিজ হস্তে শরীয়ত তৈরি করছে এবং তার সেটা আনুগত্য করছে অথচ আমি আল্লাহ তাদেরকে এখতিয়ার দিই নাই আল্লাহ বলছেন তাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যারা শরীয়ত তৈরি করছে এবং তার আনুগত্য অনুসরণ করছে মা লামি আদম আদামবিল্লাহ অথচ আমি আল্লাহ তাদেরকে এখতিয়ার দিই নাই মানে আল্লাহ শরীয়ত তৈরি করার ক্ষেত্রে কোনো স্মৃত করে নাই কোনো অংশীদার নেয় নাই আল্লাহ বলে নাই ফেরেস্তা আসো আমার সঙ্গে এই কাজটা করো আল্লাহ অর্ডার করেছেন ফেরেস্তা মন্ডলীকে যখন আল্লাহ বলছেন যে আমি আদমকে তৈরি করবো ফেরেস্তারা বলছে যে আল্লাহ কেন তৈরি করবে এরা তো খুন রাহাজানি করবে সেরা বাখারা আঠাশ থেকে ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারপরেও তার কথাকে শুনেছে কথা বলেন না আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়েছে সেটাই করেছে আল্লাহ শরীর তৈরি করার ক্ষেত্রে কোনো শিরিক করে নাই মানে দিন তৈরি করে একটা আল্লাহর কাজ আল্লাহ কাউকে এই ক্ষমতা দেয় নাই যে দিনের বিন্দু পরিমাণে কোনো কিছু তৈরি করবে কিন্তু হুজুর বলছে যে যে আল্লাহ দেয়নি তো কি হয়েছে ইদরা বিদাতে হাসানা আল্লাহ বলছে আমারই এখতিয়ার আমি কাউকে একটা দিন যে দিন তৈরি করবে দিনের তো আল্লাহ সুবাহতালা কাউকে একটা দেয় নাই এখন আমার মতো আপনার মতো হুজুররা যদি এখন বিভিন্ন রকমের একশো ছাব্বিশ তরিকা বের করে দিই রাতে আপনি ঢুকে হুক্কা হুয়া করে আপনি জিকির করবেন কোরআন হাদিস নিয়ে হুজুর তৈরি করছে বা এটা কি দিন তৈরি করা নয় যে কাজটা নাবি করেনি সাবিরা করেনি বারো রবিউল আউয়াল জাসনে জুলুস করে বেড়াচ্ছেন আপনি স্বীকার করছেন এটা নবী সাবি থেকে প্রমাণিত নয় কিন্তু আপনি নেকির উদ্দেশ্যে করছেন এটা কি দিন তৈরি করা নয় এটাই দিন তৈরি করা আর আল্লাহ বলছেন আমলাম সুরাকাউ শারাউল লাউমিনা দিন মা লামিয়া দম্বিল্লাহ যে তাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছে যারা দিন তৈরি করছে শরীয়ত তৈরি করছে তার অনুসারীরা ভক্তরা সেই শরীয়ত করে আমল করছে অথচ তাদেরকে আমি একটা দিন নাই আল্লাহ তৈরি করতে পারে দিন কোনো নবীকে আল্লাহ ইখতিয়ার দেয় নাই পরবর্তী সময় আসছে দুই নম্বর পয়েন্ট আল্লাহ দিন তৈরি করতে পারেন বুঝলাম তাহলে আল্লাহ কি দিনের মধ্যে কোনো ঘাটতি রেখেছে কোনো কমতি রেখেছে দিন ইসলাম কি অসম্পূর্ণ উত্তর জিনা এই কথা বলতে পারতো মুসালামের কমেরা নবী ঈশার কমেরা দাউদের কমেরা কারণ তাদের নিকটে দিন কমপ্লিট ছিল না কিন্তু মুসলমান উম্মতে মোহাম্মদের দাবি করতে পারে না যে আমাদের ইসলাম মুকাম্মাল নয় সম্পূর্ণ নয় কারণ দিন ইসলামকে মোকাম্মল করে দিয়েছে কে আল্লাহ সুবহান ওয়া পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আজকে দিন ইসলামকে আমি পূর্ণ করে দিলাম এখন হুজুর বলছে জি না দিন পূর্ণ হয়েছে তো কি হয়েছে দুই চারটা হাসানাও ঢুকাতে হবে আরে ভাই যে জিনিসটা পূর্ণ হয়ে গেছে দিন তৈরি করা আল্লাহর কাজ আল্লাহ পূর্ণ করেছে সম্পূর্ণ জিনিসকে তুমি কিভাবে প্রবেশ করছো বিদাতে হাসান সেল দিয়ে অতএব কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় দিন ইসলামের মধ্যে নতুন কিছু হাসানা উত্তম জিনিস ঢুকানো সম্ভব নয় আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মান তু আলাইকুম নিয়ামতি ভাই আল্লাহ যে নিয়ামা বিদাতে হাসানা মানে কি হাসানা মানে কি উত্তম সুন্দর ভালো আর আল্লাহ বলছে আলিয়া আকমালতু তুলাকুম দিনাকুম ওয়া তু আলাইকুম নিয়ামতি আল্লাহ বলছে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত উত্তম ভালো জিনিস দিয়ে ইসলামকে পূর্ণ করেছি হুজুর বলছে না একটু বাকি আছে ঢোকাতে হবে আর একটু বাকি আছে সে হালো রুটি ঢুকাতে হবে আর একটু দরকার আছে আমাদেরকে কিয়াম ঢুকাতে হবে আর একটু দুরুদ আমাদের কমপ্লিট হয়নি দুরুদ ইব্রাহিম আমার হচ্ছে না বালাগাল ওলা ঢুকাতে হবে আল্লাহ হচ্ছে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়ে ইসলামকে আমি পূর্ণ করেছি কোরআনের আয়াত আল্লাহ দাবি করছেন আল্লাহ বলে দিচ্ছেন তাই বিদাতে হাসানা আর কিছু থাকতে পারে আল্লাহ হচ্ছে যত নিয়ামত ছিল যত হাসানা যত উত্তম যত খায়ের সব দিয়ে ইসলামকে পূর্ণ করেছি সে বুখারি খুলে দেখেন বলে ইল হাদিস নাম্বার তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পরপর হাদিস পড়ে এই আয়াতের তাসির আছে সেই বুখারি কিতাব তাসির হাদিসটা এসেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ওমর বিন খত্তা রদি আল্লাহ আমিও একদিন যাচ্ছে রাস্তা দিয়ে একজন ইহুদি এসে ওমরকে বলছে ওমার তোমাদের গ্রন্থে এমন এক আয়াত আছে যে আয়াত আমাদের বান ইসরায়েলের উপর যদি অবতীর্ণ হতো আমাদের ইহুদি জাতির উপরে অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে মানতাম অবাক হয়ে জিজ্ঞাসা করছে ইহুদি সে কোন ইহুদি পাঠ করে দিন দিন ইসলামকে আমি মোকাম্মাল করে দিয়েছি আল্লাহ বলছেন আর ইহুদি পন্ডিত বলছে এই আয়াত যেটা আমাদের ইহুদিদের উপরে অবতীর্ণ হতো এই দিনটাকে আমরা ঈদের দিন মানাতাম ওমার বিন খাত্তাব জবাব দিয়ে বলছে ইহুদিকে হে আমার ইহুদি ভাইরা তুমি তো এই দিনটাকে ঈদের দিনে মানাতে চাচ্ছ কিন্তু আল্লাহ সুমাতলে এই আয়াতটা এই আয়াতটা এমন দিন অবতীর্ণ করেছে যেই দিন ছিল জুমার দিন আরাফার ময়দান তুমি তো একটা ঈদ করতে আল্লাহ দুটো ঈদ বেছে নিয়েছে কারণ আরাফাকে ঈদের দিন বলা হয় জুমার দিনটা ঈদের দিন তার মানে এই নয় যে দিন ইসলাম যেদিন মোকাম্মল পরিপূর্ণ হয়ে গেল সেই দিন ওমর দিন খাত্তা বলে দিল সবচাইতে বড় ঈদ এ নবী ঈদ দিন হচ্ছে দিন ইসলাম পূর্ণ হয়েছে এটাকে তারা উদযাপন করেনি উৎসব আকারে ধারণ করেনি রাস্তাঘাটে ঢোল পেটেনি কিন্তু মুসলমান কোথা থেকে আবিষ্কার করে নিল ঈদ মিলাদুলনবী সবচেয়ে বড় ঈদ ওমার বিন খাত্তারের কাছে দাবি করা হয়েছিল এই আয়াত যে দিন অবতীর্ণ হয়েছে সেই দিনকে আমরা ঈদের দিন আমরা মানাতাম এই দাবি ছিল ইহুদিদের কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছেন জি না দুটো ঈদ মুসলমানদেরকে আল্লাহ নবী দিয়েছে বাকি যত ঈদ ছিল সবগুলোকে বাতিল করে দিয়েছে মুসার শরীয়তে যে ঈদ ছিল সেটা বাতিল ইসলাম যুগে যে ঈদ ছিল যেটা আল্লাহ দিয়েছিল সেটা বাতিল আল্লাহ নবী এসে দুটো ঈদ দিয়ে দিয়েছেন ঈদ উল ফিতর ঈদুল আজহা এই দুটোই থাকবে তৃতীয় কোনো ঈদ আর হবে না ছেচল্লিশ পর পর পড়েন সুরাম মাইদা তিন নাম্বার তাফসির কাসির দেখেন এই বিন খাত্তাব ইহুদিকে বলে দিয়েছে আর ইহুদিদের দাবি ছিল এই দিনটাকে মানে ঈদের দিন তৈরি করব মানে শরীয়তে তৃতীয় ঈদের উদযাপন করা কাদের শখ ছিল কাদের ইহুদিদের মুসলমানের বাচ্চা আশেখ রাসুল দাবি করে কিভাবে যে ইহুদিদের আনুগত্য অনুসরণ করছে এটা বুঝতেও পারছে না টেরও পাচ্ছে না আল্লাহ সুবাহ তুমি এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন যদি তৃতীয় ঈদ যদি উদযাপন করতো সর্বদা ওমর বিন খাত্তাব করতো যেই দিন ইসলাম মুকাম্মাল হচ্ছে কোটি কোটি বছর ধরে নবুল রসুল পাঠিয়ে আল্লাহ সুবহানাহু তালা ইসলামকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে কমপ্লিট করছে এর চাইতে বড় খুশি খুশি হতে পারে মুসলমানের জন্য ইসলাম আমরা মোকাম্মাল পেয়েছি পূর্ণ পেয়েছি কোনো বিন্দু পরিমাণের সন্ধানে এই দিনটা মুসলমান তাহলে ঈদের দিন পালন করত কিন্তু আল্লাহ নাবি অনুমতি দেয় নাই ওমার বিন খাত্তাবও করে নাই আমরা মুসলমানের বাচ্চা আমরা ঈদ মিলাদ যাপন করছি আল্লাহ সুবাহ এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আবার চলে যান প্রথম পয়েন্ট দিন তৈরি করা আল্লাহর কাজ দুই এই দিন আল্লাহ সুবাহ তালা মোকাম্মাল পূর্ণ করেছে কোনো হুজুরের জন্য ফাঁকা রাখে নাই নতুন কোনো দুরুদের জন্য ফাঁকা রাখে নাই কোনো হাসানা যুক্ত করার একটিয়ার নাই আল্লাহর সম্পূর্ণ নিয়ামত দিন ইসলামের মধ্যে আল্লাহ মোকাম্মাল করে দিয়েছে একটা হাদিস সেই বুখারি কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম একদিন মসজিদে বসে আছেন এই মতো পরিস্থিতিতে উদাহরণ দিচ্ছেন উদাহরণটি এইভাবে বোঝাচ্ছেন যে একটা গোটা মসজিদ মসজিদের একটা অংশ ফাঁকা আছে গোল একটা অংশ ফাঁকা আছে সাহারা বলছে ইয়ারসল্লাহ মসজিদটা মার্শাল্লাহ চমৎকার তো আল্লাহ দেখছেন ওই যে জায়গাটা দেখছেন ওইটা এখনো ফাঁকা আছে ওই ইটটা যদি মসজিদে পূর্ণ হয়ে যেত আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লিট হয়ে যেত আল্লাহ নেই বলছেন আল্লাহ রাবি না আমি হচ্ছে সেই ইট আল্লাহ এই মসজিদকে পূর্ণ করার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে ও আনা খাতামান নবী ইন আর আমি হচ্ছে সর্বশেষ নবী আমি হচ্ছে সেই ইট যে মসজিদকে কমপ্লিট করতে এসেছে সুহান আল্লাহ মানে এই হাদিস দ্বারা বোঝানোর চেষ্টা করছে ইসলাম অসম্পূর্ণ ছিল আল্লাহর ঘরে মসজিদ অসম্পূর্ণ ছিল একটা ইটের ঘাটতি ছিল এই ঘাটতি পূরণ করতে কে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সর্বশেষ নবী লা নবী ইবাদি তারপরে কোন নবী নেই এই কথা দায়িত্বহীন কণ্ঠে বলে দিচ্ছেন মানে আল্লাহ নবী দিন ইসলামকে মোকাম্মল সম্পূর্ণ তিনিও করে দিয়েছেন এটা নবীদের কাজ ছিল তিন নম্বর পয়েন্ট ভালোভাবে বুঝেন এক দিন তৈরি করা আল্লাহর কাজ দুই আল্লাহ সুবান এই দিনকে মুকাম্মাল সম্পূর্ণ করে দিয়েছেন তৃতীয় একটা প্রশ্ন আসতে পারে আল্লাহ পূর্ণ করেছে হয়তো বা নবী সম্পূর্ণ করেনি নবী মনে হয় সম্পূর্ণ আমাদের কাছে দিন পৌঁছায়নি কিছু একটা ঘাটতি রেখেছে কিছু একটা কমতি আছে হতে পারে এমনটা ভাবনা অনেক মানুষের আছে এখনো ধরতে পারেননি কথাটা মানে আল্লাহ তো দিন নবীকে দিয়েছে নবী হয়তো আমাদের কাছে সম্পূর্ণ দেয়নি কিছু গোপন রেখেছিল অথবা কিছু এমন সাহাবিকে বলেছিল যে সাহাবিরাই জানে জাম জনসাধারণ জানে না যেমন শিয়ারা এবং যারা বাউল ফকির তারা দাবি করে তারা বলে যে কোরআন মাজিদ আসলে তিরিশ পারা নয় কোরআন মাজিদ আল্লাহ নব্বই পারা নাজিলি করেছিল তিরিশ পারা হচ্ছে জাহেরি আর ষাট পারা হচ্ছে বাঁতেনি এই ষাট পাড়া শিয়াদের দাবি আলী বিন আবি তলেবকে তার সিনার মধ্যে আল্লাহ নবী ঢুকে দিয়েছেন আল্লাহ ঢুকে দিয়েছেন ওটা আলী জানে ষাট পাড়ার খবর আর বারো ইমাম যারা আছে তারা জানে আর কেউ এই ইলমের কথা জানে না অতএব কোরআন নব্বই পাড়া তোমরা শুননি তোমরা তিরিশ পাড়া নিয়ে লাফালাফি করছো আমাদের শিয়ার কাছে নব্বই পাড়া কোরআন আছে একজন শেষ ইমাম যে কবরের মধ্যে থেকে বেরিয়ে আসবে ওই এসে নাকি সবগুলোকে প্রকাশ করবে আপনাদের বাংলাদেশের অনেক বাউল ফকিরও বলে যে এরা মৌলানা মৌলবি কি জানে এদের কাছে মাত্র তিরিশ পারা জাহেরি আছে আরে ষাট পারা আমাদের করবে আছে মানে এটা মারিফতের লোক মানে মায়ের খাওয়ার পথ বেছে নিয়েছে আল্লাহ নবী কি দিন ইসলামের কোরআন যে অবতীর্ণ হয়েছে ইলমকে কিছু গোপন করেছে তিনি কি পৌঁছাননি না হতেই পারে না দলিল সে বুখারি কিতাবুত তাফসির হাদিস নাম্বার চার হাজার আটশো পঞ্চান্ন আল্লাহ নবীশ সঙ্গে আম্মাজান আইসা রদাল আনা তিনি বলছেন ওমান হাদ্দাসা কান্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাতামা ফাকাদ কাজাব কেউ যদি কথা বলে যে আল্লাহ নবী শরীয়তের বিন্দু পরিমাণে কোনো জিনিস কাতামা গোপন করেছে ফাকাদ কাজাব সে ব্যক্তি এক নম্বর মিথ্য আমাজন জবাব দিয়ে গেছে আমাজন জবাব দিয়ে গেছেন যারা বলছেন নব্বই পারা কোরআন কোথায় নব্বই পারা কোরআন আম্মাজান বলছে ওমান মোহাম্মদ সাল্লা সাল্লাম কাতামা ফাকাদ কাজাব যে ব্যক্তি বলবে যে বলুক যে কোনো অংশ আল্লাহ নবী গোপন রেখেছে সে এক নম্বর আল্লাহ নবী সব কিছু পৌঁছে দিয়েছে সেই বুখারি হাজ হাদিস নম্বর সতেরোশো একচল্লিশ আল্লাহ নবী বিদায় হজ্জের সমাতে লক্ষাধিক জনসমুদ্র সাহাবির সামনে তিনি কথা বলছেন আল্লাহ বাল্লাহ হে আমার সাহাবিরা আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি দিন আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল যে ওহি দিয়েছিল আল্লাহ আল্লাহ লাগতো আমি কি পৌঁছাতে পেরেছি লোকাধিক সাহেব কি বলছে না আল্লাহ পারেননি নিয়ে আমাদের বড় পীর এসে কিছুটা ঢোকাবে আমাদের সরমনে পীর হুজুর এসে ইল্লাহ জিকির দেবে আপনি লা ইল্লাহ দিয়েছেন উনি লাইলাহা কেটে দিয়ে ইল্লাহ দেবেন আল্লাহ এখন কমতি আছে এখন ইসলাম সম্পূর্ণ হয়নি এই কথা বলেছিল সাহাবারা বলছে নাম ইয়ারসুল্লাহ আল্লাহর রসুল অবশ্যই আপনার উপরে যে ধর্ম যে ওহি আল্লাহ অবতীর্ণ করেছে আপনি সব প্রকাশ করে দিয়েছেন আল্লাহ নবী আসমায় দিকে হাত তুলে বলছেন আল্লাহ মাসাদ আল্লাহ মাসাদ আল্লাহ মাসাদ আল্লাহ তুমি সাক্ষী দেখো তুমি সাক্ষী দেখো লক্ষাধিক আমার সাহাবিরা সাক্ষ্য দিচ্ছে যে তুমি যা অবতীর্ণ করেছো আমি সব পৌঁছে দিয়েছি আল্লাহ নবী আস মানে আঙ্গুল তুলছে মানে আল্লাহ সর্বত্র বিরাজমান আসমান থেকে কেন আঙুল তুলে আল্লাহ নবী মানে বুঝাচ্ছেন আল্লাহ আসমানে আছে রে বেটা তুমি বলছো আল্লাহ সব জায়গাতে আছো কিন্তু আল্লাহ নবী আসমান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে যে আমি যা আমার উপরে অবতীর্ণ করেছেন আমি সব পৌঁছে দিয়েছি আমি কোনো ঘাটতি করি নাই কোরআন তিরিশ পাড়ায় কোনো ইবাদতে কোনো ঘাটতি নাই যতটা ইবাদত দরকার ছিল সব আল্লাহ সুমাতার পক্ষ থেকে আমিও দায়িত্ব কমপ্লিট করেছি আল্লাহ নবী বিন্দু পরিমাণে কিছু লুকিয়ে রাখেনি কোন পীর বুজুর্গর কাছে গিয়ে নতুন কিছু তরিকা পাবেন এই পীর বুজুর্গ নামে এই বাজি ব্যবসাগুলোকে বন্ধ করতে হবে যে কথা কোরআনে নেই যে কথা হাদিসে নাই বলবে তোমরা বুঝতে পারবে না এটা মারিফতি কথা বেটা তুমি চিটিং ওয়াজ আল্লামী প্রকাশ্যে দিয়ে গেছে কোনো গোপন কিছু না ইসলামে ইসলাম প্রকাশ্যে মক্কার মসজিদ ইমামের জন্য ফরজ আপনাদের এলাকায় একজন ভ্যান চালক রিক্সা চালকের জন্য ওটাই ফরজ গোপন কথা ইসলামে নেই এটা মনে রাখবেন এই পীরতন্ত্রের নামে একটা চিটিংবাজি ব্যবসা চলছে এই ব্যবসাকে যদি বন্ধ না করে অচিরেই মুসলিম উম্মার উপরে যে আজাব আসছে আরো দ্বিগুণ আজাব বেশি ধেয়ে চলে আসবে আল্লাহ সুবান তালা এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন